বিসমিল্লাহ রহমান রহিম আমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া স্বাধীনতা টিভি জাতীয় সংসদের সম্মানিত এমপি আলহাজ মোহাম্মদ সাদেক খান জাতীয় সংসদের মাননীয় এমপি তেরো আসনের আলহাজ মোহাম্মদ সাদেক খানের পক্ষ থেকে নিজ অর্থে নিজ নির্বাচনীয় এলাকায় গরিব দুস্থ মেহনতি মানুষকে প্রায় পাঁচ হাজারেরও অধিক ঈদ সামগ্রী চাউল শ্যামাই চিনি দুধ খাদ্যদ্রব্য বিতরণ করে মঞ্চে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আগামী নির্বাচনের মুক্তিযুদ্ধের চেতনায় জননেত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় দেখার জন্য এলাকা জনগণের প্রতি আহ্বান জানান উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিশিষ্ট নেতা কর্মী ত্রাণ বিতরণ করেন মোহাম্মদ ফাহিম সাদেক খান সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন